baby I know that you wanna get crazy, crazy Shorty, take it slow, then chitty, chitty আসসালামু আলাইকুম হোয়াট ইজ এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের যে টিউটোরিয়াল দেখাবো অলরেডি প্রথমে তোমরা সেটা দেখে ফেলেছ তো ওই ভিডিও মেক করা একদম সহজ শুধু মনোযোগ দিয়ে আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো এই ভিডিও মেক করার জন্য তোমাদের একটা অ্যাপ্লিকেশনে প্রয়োজন হবে সেটা হলো অ্যালাইট মিশন অ্যাপ্লিকেশন সো এই থাম্বেলের ভিডিও দেখে নিয়ে আসো সেখানে অ্যাপিক এমরেড অ্যালাইট মিশন যেটার কাছে ওয়াটারমার্ক নেই ওটা ডাউনলোড করতে পারবে দেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক প্রোভাইড করা আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করবে সো কীভাবে ডাউনলোড করবে আমি দেখাচ্ছি সর্বপ্রথম ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করবে দেন ক্লিক করার পর এবার তোমাদের একটা যে কোনো ব্রাউজারে নিয়ে যাবে সো ব্রাউজারে নিয়ে যাওয়ার পর এখানে চাপ দিবে চাপ দেওয়ার পর তোমাদের জিমেইলে ওকে চাপ দিবে তাহলে ডাউনলোড শুরু হবে তোমরা স্ক্রিনে দেখো আমি কিভাবে কিভাবে ডাউনলোড করছি তাহলেই তোমরা ভালোভাবে ডাউনলোড করতে পারবে দেন এবার তোমাদের একটা কাজ করতে হবে ডাউনলোড শেষ হয়ে গেলে এবার তোমরা তোমাদের ফাইল ম্যানেজারে চলে যাবে তো ফাইলে যাওয়ার পর তোমরা তোমাদের ডাউনলোড ফাইলে যাবে ডাউনলোড ফাইলে যাওয়ার পর একদম নিচের দিকে গেলে দেখতে পারবে জিলাবি বেবি রিমিক্স তো এইটা উপর চাপ দিয়ে ধরে রাখবে তারপর একটু নিচেই দেখতে পারবে শেয়ার নামে অপশন শেয়ারে চাপ দিয়ে এলাইট মোশনে সিলেক্ট করে দেবে দেন এখানে দুই সেকেন্ডের মতো ওয়েট করতে হবে ওয়েট করার পর এটা হলো তোমাদের অ্যালাইট মোশনের প্রজেক্টে প্রজেক্টে চলে যাবে তো দেন এবার তোমরা এই লাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করবে প্রজেক্টে চলে যাবে প্রজেক্টে চলে যাওয়ার পর এবার তোমরা তোমরা দেখতে পারবে প্রথমে জিলাবি রিমি বেবি রিমিক্স জিলাবি বেবি রিমিক্সটি তো এটার ওপর ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পর টু ফিঙ্গার ব্যবহার করে এটা পুরোপুরি দেখে নেবে সো আমি তোমাদের দেখাচ্ছি সো এই হলো পুরো একটা ফাইল সো এখানে তোমাদের এখন এটাকে কাস্টমাইজ করতে হবে সো কাস্টমাইজ করার জন্য প্রথমে তোমরা সো সর্বপ্রথম তোমরা নিচে দেখতে পারবে যে গ্রুপ ওয়ান সো ভালো করে লক্ষ্য করবে আমি কিভাবে কাজ করছি সো সেভাবে করবে সর্বপ্রথম গ্রুপ ওয়ানে চাপ দিয়ে এবার এডিট গ্রুপ সো এখানে চাপ দিয়ে দিবে তাহলে এডিট হয়ে যাবে তারপর তোমরা এই গ্রুপের প্রজেক্টে ইমেজ এখানে চাপ দেবে চাপ দেওয়ার পর কালার অ্যান্ড এডিট সো সর্বপ্রথম ইমেজ আই এম জি এইখানে চাপ দিবে চাপ দেওয়ার পর কালার অ্যান্ড এইখানে চাপ দিবে চাপ দেওয়ার পর তোমাদের গ্যালারি সো নিয়ে যাওয়ার পর তোমাদের পছন্দের মতো পিকচার সিলেক্ট করে দিবে তাইলেই হয়ে যাবে তারপর আর বাকি কাজ তোমাদের দেখাচ্ছি সো তারপর একটু ডানের দিকে টানলে দেখতে পারবে হলো নাম ইয়ার্স যাবতীয় যা কিছু দেওয়ার দরকার তোমাদের গ্রাম কোথায় সব এখান থেকে দিয়ে দিবে সর্বপ্রথম নামে চাপ দেব নামে চাপ দিয়ে আমার নাম সুলতান চো লিখে দিলাম এস ইউএল টি এন চো লিখলাম সুলতান লেখার পর এবার তোমাদের সো এইখানে দেখতে পারবে যে বার্থ অ্যান্ড মান্থ সো এখানে তোমাদের জন্ম বয়স দিতে বলছে সো এখানে সবাই এখানে হলো তোমাদের ই দেয় লোকেশন দেয় সো আমিও লোকেশন দিয়ে দিলাম ঢাকা সো আর ক্রেজি সিঙ্গেল সব এগুলা তোমরা ভালো মতো দিয়ে নেবে সো এগুলা সবগুলা তোমাদের দেওয়া হয়ে গেলে এবার তোমরা উপরে দেখতে পারবে জিলাবি বেবি রিমিক্স ওপরে ওইটার ওপর চাপ দিয়ে সো জিলাবি বেবি রিমিক্স ওইটার উপর ট্যাপ করবে ট্যাপ করার পর তোমাদের একদম বাহিরে নিয়ে আসবে এবার অনেকগুলো প্রজেক্ট দেখাবে এবং এবার তোমরা উপরে প্রজেক্টের উপরের দিকে টান দিবে টান দেওয়ার পর একটু ডানের দিকে আসলে দেখতে পারবে দুইটা ইমেজ সো এখানে তোমাদের দুইটা ইমেজ একই ফটো দিয়ে দিবে সো দুটাই একই দিয়ে দিবে তাহলেই হয়ে যাবে দেন আমাদের এটা দেওয়া হয়ে গেল দেওয়া হয়ে গেলে এবার তোমরা নিচে আরেকটু নিচের দিকে দেখতে পারবে হলো ছোট ছোট যে প্রজেক্টগুলা চারটা নাকি পাঁচটার মতো তো এসব প্রজেক্টে তোমরা একই ছবি দিবে উপরে দুই পিকচার এক ছবি দিবে আর নিচের যে গ্রুপ ওয়ানে যে পিকচার দিচ্ছে ওইটা বাদে এক ছবি দিবে আর এইখানে তোমরা আলাদা আরেকটা ছবি দিবে কিন্তু সব যে পাঁচটা প্রজেক্ট আছে সো সব প্রজেক্টের মধ্যে একই ছবি দিবে তোমরা দেখো আমি কিভাবে দিচ্ছি সো এরকম করে সব প্রজেক্টে একই ছবি দিবে সো ছবি কিভাবে দিতে হয় এটা তো প্রথমে তোমরা দেখলেই সো ছবির প্রজেক্টের উপর চাপ দিবে চাপ দেওয়ার পর কালার অ্যান্ড এডিট এখানে চাপ দিবে চাপ দেওয়ার পর তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে সো এখান থেকে তোমরা পছন্দের মতো ছবি সিলেক্ট করে দেবে এইভাবে সবগুলোর মধ্যে ছবি সিলেক্ট করবে দেন এবার তোমাদের কাজ হলো দেন তারপর হলো আমাদের কাজ হলো মিউজিক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে মিউজিকটি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে সো মিউজিক দেওয়ার জন্য সর্বপ্রথম প্লাস অপশনে চাপ দেবে চাপ দেওয়ার পর মিডিয়াতে চাপ দিয়ে সো সেই ভিডিওটি সিলেক্ট করে দেবে সিলেক্ট করে দেওয়ার পর সেই ভিডিওর উপর একটু ট্যাপ করবে ট্যাপ করে উপরে দেখতে পারবে থ্রি ডট নামে অপশান তারপর থ্রি অপশানে সিলেক্ট করে দিবে তারপর নিচে দেখতে পারবে এক্সট্রা অডিও এক্সট্রা অডিও করে ভিডিওটাকে ডিলিট করে দিবে তো তারপরে তোমরা উপরে এটাকে এক্সপোর্ট করে ফেলবে সো এখান থেকে আমি চালু করলে অবশ্যই মোবাইলটা চালু করবে তোমাদের আবারও দেখাচ্ছি সো এই ছিল আজকের মূল ভিডিও দেখাচ্ছে কোনো পরবর্তী নতুন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে অ্যান্ড বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারো আল্লাহ হাফিজ